নাই মানে নাই মানে নাই ওই তো দেখা ওই এক আছে বাকি দাম যাইব না আগে পনেরো টাকা দেন পাইবা পাইবা পাইবা তুমি সব টাকায় সব টাকা পাইবা দাও গত ছ মাস ধরে তো খালি পাইবা পাইবা পাইবা আগে বাকি ক্লিয়ার করেন পরে আবার বাকি খান আচ্ছা ঠিক আছে এক প্যাকেট না দাও একটা সিগারেট অন্তত দাও বাকি এলো লজ্জা দিবেন না আচ্ছা এইটার দাম নগদ দিতে দাও দাও বাকি হইলে এক প্যাকেট আর নগদ হইলে একটা ঘরে বাস দেয় আপনার ঈশ্বর দিকে চা খাওয়ানোর কি কাম চাচা সিগারেট না খেলে হয় না বয়স হয়েছে বুড়ো হয়েছে ঘরে বসে আল্লাহ করবেন তাই না সিগারেট খেয়ে খালি কুক কুক কুক কুক কুক কুক সিগারেট খাওয়াটা ছেড়ে দেন আই তোমার টাকা কি আমি দিব না নাকি হ্যাঁ তোমার টাকা দিব না দেন আর দিব দিব সব টাকা দিব তোমার আর বাকি দিব না কেন বাকি দিব না কেন বাকি সারা কি দোকানদারি আছে নাকি বাকি ছাড়া ব্যবসা চলে মিয়া বাকি নিব না বাকি নিব না বাকি দিব না এই না তোমার আগের টাকা আর এইটার দাম রইল হ্যাঁ লিখে রাখো চাষা খারাপ বাকি শোধ করা উপলক্ষে একটা চকলেট নেন এটা না দিলাম আরে মিয়া ঘরে নাতি হইলো দুইটা একটা না গিয়ে গেলে মারামারি রাখবো না দিতে চাইলে দুইটা দাও হ্যাঁ। দুয়ারে এইরকম করে দোকানদারি করো না হ্যাঁ এই রকম করে জিনিস মাগনা দিলে তো কারবার লাডে উঠবো আমার বাপের দেয়া পুঁজি তো তাই গায়ে লাগে না না ওই ব্যাটারে যখন দুইটা চকলেট মাগনা দিস আমার একটা দাও চকলেট খাইতে মন চাইছে ক এটা কইলে তো পারো কোটা দাও কে শ্বশুরের পুঁজি নিয়া কোটা না দিলেই তো না সাবান দাও আর একটা তেল দিও আচ্ছা। আর শোনো সেদিন যে সোনোটার কথা বলছিলাম আনসোনি ওইটা বাবা ইন্ডিয়ান বাজে মাল ভালো না নতুন দেশে একটা জিনিস আসছে খুব ভালো লয়ে যা দূর তোমার ভাই সৌদি আরব থেকে আসার সময় সব দামি দামি জিনিস আনবো বুঝলা এরপরে তো বাবা আর আমার দোকানে আসবেন না কেন আসবো না বিদেশি জিনিস রাখবা তাইলেই আসবো ভাই থাকে সৌদি তো সোনো ক্রিমের আপনার কি জানেন নারীর মন বড় বিচিত্র রে ভাই এলন আপনার তেল এলন সাবান চাইলে লাগবে না কিছু না কিছুই লাগবে না তুমি যেটি কইছো এটি দাও আচ্ছা। ও নতুন একটা ক্রিম আসছে ভাবি খুব ভালো আইজি মাত্র আইলো লইয়া যান তিন ফাইল মাখবেন দেখবেন গায়ের রং খুব একবার দুধে আলতা লইয়া যান ভাবি আগে নিজের বোরে মাখায়া তার গায়ের রং ফর্সা করো আমাদের ফ্যামিলিতে সবাই ফর্সা এ কত হয়েছে ক কিছু কম রাখো ঠিক আছে ধরো পঞ্চাশ টাকাই আছে আর বাকি দুই টাকার চকলেট দিয়া দাও তোমার দোকানে চকলেটের স্বাদই আলাদা আসেন বাবু হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসি হ্যাঁ হায় হায় হায় রে বাবু আরে বাদে কি দোষ করলো আমি আর আসলাম গরম গরম ভাত ভাত একটু গরম ঘি শখ করে দু এক লোক মামুকে তুলে দিতাম উঠো না ভাত বসাও আমি চাল দিয়ে দেই ওই বেটির সাথে তোমার কিসের তো হাসি তামাশা হ্যাঁ <laughs> আমার বান্দা কাস্টমার মাসে কত টাকা সদায় না তুমি জানো না ওই বেটির কাছে তুমি আর সদাই বেচবে না আর আমার কাস্টমার আচ্ছা দোকান খুলে যখন বসছি তখন এর কাছে সদায় বেচবো ওর কাছে বেচবো না এমন করলে দোকান চলবো আর হোসেন ভাই বউ মুখে যাই খুব তাই খুব অন্তরটা খুবই পরিষ্কার একেবারে আয়নার মতো কি পরিষ্কার না কোনো <laughs> গান এ দেখো তোমার জন্য কি এনেছি দেখো রং কষ্ট করার ক্রিম আরে এদিকে ক্রিম চকলেটও মন পড়ে না আমি চাল দিয়ে দিই হ্যাঁ? তুমি যদি হাতে গিয়ে আমার একটা দূরে শাড়ি কিনা দাও টয়লেট মুখো সেই জন্য একটা কিনে দিলাম ওটা আমার পছন্দ না আচ্ছা ঠিক আছে তোমার সঙ্গে করে বাজারে নিয়ে গিয়া সুন্দর দেখে আরেকটা শাড়ি কিনে দিই না যাও কালকে দিয়ে দাও পোলা চাল দই আল্লাহ কালে কালে কত কিছু দেখবো আচ্ছা, সংসারে ছেলের কাজ আর মেয়ের কাজ আলাদা করে দিন স্যার তাহলে বউরে দোকানে নিয়ে বহাস মা ও তো হিসাব রাখতে পারো না আমারে কইলি পারতি আমি চাল দিয়া দিতাম না এটা ভালো লাগছে না এটা না এটা না এটার দাম কত আর কমন যায় না এইটাও নিব দেখি ভাই এটা দাম এইটাও নিব দুইটা একটা নাও না আমি দুইটাই নেব পরে আবার কিনে দেব না আজকে দাম ওটা ভালো না এটা নাও না আমি দুইটাই নেব আরে একটা নাও না আর একটা পরে কিনে দেব আজকেই নাও পরে কিনে দেব আবার হ্যাঁ এটাই নাও আপনি আসতেছেন কেন নতুন শাড়ি পরে ঢং দেখাইতে আসছো বেড়ার ওই পাশে গিয়ে জামাই সামনে গিয়ে ঢং দেখাও বজ্জাত মেয়েছে যাও কি সুন্দর বানাইছে শাড়িটা কত নিছে ভাই তুই যারা দাম জিজ্ঞাস তুই কি শাড়ি কিনবি না এমনি যাবে কত নিছে কেডা ও মেজ বৌমা এত দূর থেকে আসতে পথে কোনো কষ্ট হয় নাই তো একেবারে বেড়ার ওই পার থেকে ওই দাঁড়া দাঁড়ে দেখো কি মেজো বৌমারে এক গ্লাস লেবুর শরবত বানিয়ে দাও উনি তো নতুন শাড়ি দেখাইতে আসছে আ <laughs> কি কমাল কি কমাল মেজো ভাবি নাকি এই ফিরোজা ঘর থেকে বাইরে ইয়াই মেজো ভাবি মুখ দেখলাম এখন চেয়ার এনে দে নাকি সাহেব বাড়ি থেকে একখান গদিয়ালা চেয়ার এনে দেবো ভাবি যান শোনো মাইজাবু তোমার এখন কথা কই যাই করো তাই করো পোলাডারে দিয়ে চাইল ধুয়াইও না বুঝছো হেরে তো আমি ধুইতে কই নেই হে নিজে ঠিকাই ধুইছে চাইল ধুইলে ক্ষতি কি কয় কি চাইল ধুইলে ক্ষতি কি ক্ষতি কি तो डरना क्या प्यार किया कोई चोरी नहीं की प्यार এদিকে তুই যা কই যাবো মিয়া ভাই কই বাড়িতে আছে দোকানে বয়তো মিয়া ভাই লোক আমার একটু কাম আছে কামটা সারি আসি হ্যাঁ আপনার দোকানে বসে চোরের অপবাদ শুনি আপনি ভাবি সাহেবের দোকানে এসে বসতে করেন কান বরাবর দিমাগ থাপড় বলে কি হবে কানের পর্দাটা ঠাস করে ফেটে যাবে বলে কি হবে চোর অবস্থা শুনতে পারবি না বাস দোকান বস বাস দোকানদারিটা শেখার চেষ্টা কর শীষ দিয়ে বেড়াস হ্যাঁ বেহার কি আর ধর না प्यार किया तो डर प्यार किया कोई चोरी नहीं की प्यार किया प्यार किया कोई चोरी नहीं की প্যার কি চাচা কেমন আছো ভালো আচ্ছা কিছু পেয়ে যাও এখনো পেঁয়াজ কত করে বত্রিশ টাকা কেজি দেওয়া পেঁয়াজের কেজি টাকা একদিনে দুই টাকা দাম বাইরে গেল না গো ভাই পেঁয়াজের কেজি এখন চৌত্রিশ টাকা এটা কেমন রঙ একজন করে বত্রিশ টাকা আরেকজন করে চৌত্রিশ টাকা আর সে করবে ধর ধর কি ভাবির একটা লজন দিব তুমি যে ট্যাকের ভেতরে দুইটা চকলেট লুকাইছো আমি কিন্তু দেখিনি কোথায় কি অসম্ভব আমি চোর এই জন্য এই জন্য আমি এই দোকানে বসতে চাই না আরে বসতে চাই না ভালো কথা বড় ভাইয়ের কাছে তোমার ভাইয়েরা তো কি দরকার হ্যাঁ খুব নাকি জরুরি দরকার ভাবি তুমি জানো না ভাবি দুইজনে মিলে সলা পরামর্শ করে এবং মাঝে মাঝে হিটলারই সব বুদ্ধি বাইর করে কি বিষয় সেটা তো জানি না তুমি না আমি একটা জোকা প্যার কিয়া কই চোরি নেহি কি প্যার কিয়া বাহান্ন হ্যাঁ। ব্যবহার খারাপ হয় টাকা চাইলে ব্যবহার হ্যাঁ কয় মাস হচ্ছে এটা কও ও কি করো দেখতেছো না কি করি দাঁত খিলাই করি মিয়া যে কি টাইপের লোক আমার লাগে দেখি বহু কাস্টমার ডিল করি মিয়া তোমার মতো কাস্টমার দেখি না যাও বা বাবা এই হলো বাড়ির বউ আর এই হলো বাড়ির পোলা এই ভদ দুপুরে পানির মধ্যে নাই মা ওই তোদের লাশরম কিছু নাই বেড়ার হেই পারে গেলে তারা কত ভালো ব্যবহার করে আর আমি গেলে আমরা তিন ভাই একান্নবর্তী পরিবারে আসলাম এরা মনে করে যে তোমার কারণে ভাঙছে তুমি যদি ভিন্ন হইতে না চাইতা তাহলে কি আমি পারতাম নাকি ভিন্ন না হইলে কি তোমার বাপ দোকান করে টাকা দিত আমারে দিত তা যদি ওয়াদা মোতাবেক পুরো টাকাটা দিত এখন মনে হয় ভিন্ন না হলে ভালো হইতো সারাদিন একা একা থাকতে আমার ভালো লাগে না নাই তুমি বেড়ার হেই পারে গিয়া কি এত সলা পরামর্শ করো হ্যাঁ ওই জমি জমার ভাগ বাটোয়ারা কথা বলি আমি ঠিক করছি আমার ভাগে জমিটা আমি বেচে দিব জমি বেচবা এই জমি বেচবা কেন আরে দোকানদারি করে পোষাইব জীবন উন্নতি আছে আমি ঠিক করছি গঞ্জে একটা দোকান নেব বড় দেখে মার কাছে কিছু টাকা আছে ওইগুলা গাপ করার তালে আছে তাই বলে তুমি জমি বেচবা তো কি করো হাতের কষ্ট না হলে কেউ জমি বিক্রি করে জমি হলো একটা শক্তি তাহলে তোমার বাপেরে কও ও মাফিক যদি আমার বাকি টাকাটা দিয়ে দিত তাহলে তো আমার আর জমি বেচা লাগে না আমরা যে রকম আছি এইটাই তো ভালো খালি খালি তুমি এই যদি তোমার ভালো থাকা হয় তাহলে তুমি থাকো আমার কি থাকো রাগ করলানি হ্যাঁ হ্যাঁ ভাগ করছো ঠিক আছে কিন্তু বেচতে পারবা না তাহলে গঞ্জের দোকান করার টাকা আমি এত টাকা কই পাবো তোমার কত লাগবে হ্যাঁ এখন যা আছে ধরো এর বাইরে লাগবো কমসে কম চল্লিশ হাজার চল্লিশ হাজার হ্যাঁ। ঠিক আছে আমি বাবারই বইলা দেখি হ্যাঁ তোমার বাবে দিবা আমার এক লগে চল্লিশ আসলাম না বিয়ের সময় কথা ছিল যে ষাট হাজার দিব দিছে কত বিশ হাজার তাও সাইড ভাঙ্গায় ভাঙ্গে ভাঙ্গে টাকা দিলে টাকার বরকত হয় তারপরও তুমি জমিটা বেচবে না বাবার তো দুই একদিনের মধ্যে এখানে আসার কথা শুনো আমি বাবারে বুঝাইয়া ঠিকই টাকাটা আদায় করুন হ্যাঁ তুমি এখন গোমরা মুখে থাইকো না তো একটু হাসি মুখে কথা কম জসিম জসিমের বউরে কত হাসির কথা শোনায় তুমি একটু শোনাও না টাকা চিন্তা আমার মাথা চুল খাড়া হওয়ার জোগাড় আর সে আছে হাসি তামাশা নিয়ে এত মানুষের বাকি দিলে তো দোকানদারি লাট উঠবো মিয়া গ্যারামের দোকান আপনার বাকি না দিয়ে কি বাবাজি বাকি আদায়ের তরিকা না জানলে গেরাম বলো আর গঞ্জ বলো কোথাও গিয়ে সুবিধা করতে পারবো না বাবা ঘরে আসো চা ঠান্ডা হয়ে গেল পরে দোকানে হিসাব করে তো আসো হ বাগে চা নাস্তা খাই এগুলো পরে দেখি আসেন আচ্ছা কিরে মা তোর মুখ বেজার কেন তো কান্দোস কেন জামাই বক্সে বকি নাই তো জামাই গায়ে হাত দিছে না তোমার জামাই ওইরকম না তো কান্দোস কেন আহা তোমার জামাই জমি বিক্রি করে ফেলাইবো জমি বেজবো কেন সমস্যাটা কি তোমার কি সমস্যা যে আবার মানে গঞ্জা একটা জোগাড় নিতে চাই কথাবার্তা হয়েছে এখন আপনার মতো মতো যদি বাকি টাকাটা দেন ষাট হাজার টাকা কথা ছিল বিশ হাজার টাকা দিচ্ছিল চল্লিশ হাজার বাকি আছে বাবাজি গঞ্জে ব্যবসাপাতি করা সহজ ব্যাপার না আগে উপযুক্ত হও ওয়াদা যখন করেছি টাকা আমি তোমাকে দেব দরকারের সময় টাকা না বলে সেই টাকাটাই আমার কাম কি হ্যাঁ চল্লিশ হাজার টাকা নগদ একটুখানি কথা না মা তাছাড়া তোর ভাইয়েরা আছে না ভাইদের কিসের অভাব তারা চাকরি করে ঢাকায় থাকে তুমি যদি দিতেই না পারো তখন কথা দিছিলা কেন তাহলে আমি মা মনে মাইয়ে তো মা যদি পয়সা থাকতো তুমি এরকম করতে পারবে না আচ্ছা থাম থাম টাকা আমি তোকে দেব কিন্তু এই শেষ জামাই বাবাজিরও বলে রাখি গঞ্জে ব্যবসাদারি করা অত সহজ ব্যাপার না আপনাকে জামাই মাশাল্লাহ চালাক চতুর আছে টাকা পাইছস বিশুদ্ধ আনতে যাবো তা এই কথাবার্তার কটুকা গেছে আপনি বাড়ি যান আমি আসতেছি না আমি কইছিলাম কি আর আপনি যান না আমি আসতেছি তো আমি তো গোসলে যাম তো যান আমার ময়না পাখি দেখি ঘুরে আছে ময়না পাখি মনে মধ্যে শুয়ে আছো কেন দেখো না তোমার জন্য কি আনছি দেখছো দেখো না দেখো কি সুন্দর না তুমি খুশি হও না ও কাল না বৃহস্পতিবার কাল খাওন দাওয়ানোর পর শ্বশুর বাড়ি যাওয়ানোর কথা না কাল না টাকা দাওয়ানোর কথা ও কি রাঁধছো ভালো করছো রান্না বান্না কি দরকার ইয়ে করি দোকান থেকে এটা পাউরুটি ডিম নিয়ে আসি পাউরুটি ডিম ইংলিশ খানা এমনিতে তোমার সংসারে কত কাজ করতে হয় গায়ের রংটা একবার ময়লা করে ফেলেছে বাতাস করতে হবে ঠান্ডার মধ্যে তার 对。 টাকা পাইছো হ্যাঁ পাইছি সব পাইছো নাকি পাইছি বাজান একসাথে এতগুলি টাকা দিল হ্যাঁ এতগুলি টাকা বাজান দিল দিল তো নাকি কি করবি বাবাকে বাতাস করো তো তো বেড়ার সাথে এই বাবা টাকা দেওয়ার সময় মুখ কালা করে দেয়নি তো এর হাইটে আসলাম কোথায় একটু বাতাস করবা তা না অন্য কোনো ঘরের বউ হলে তো স্বামী ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে হাত পাকা নিয়ে বাতাস করতো বড় ভাবি তো ভাইজানরে বাতাস করে না অবশ্য ফিরোজা জসিম রে বাতাস করে জসিম যে ফিরোজারে হাসায় সেজন্য বাবা কিছু বলল কি বলবে বলার কিছু আছে নাকি বাবা কি তোমার মুখ কালা করে টাকা দিছে নাকি না ফসা করে টাকা দিছে ধরো বাতাস করো বড় ভাবি শুনুন বড় ভাবি অত সুহাসি ডাকছেন বড় ভাবি বড় ভাবি জামাই কই আপনার তো আবার ডজন ডজন শাড়ি আছে যান দিন দিয়া আর জামাইয়ের সামনে গিয়ে একটু গুড়ান দিদি আসেন এখানে বড় ভাবি বড় ভাবি করানোর কোনো দরকার নাই আর তুমি আমার ডাকবা না তোমার ডাক শুনে আমার মাথা গরম লাগে আইসো তো ছোট আজকে তো ভাবির ডাইল আর শাক যা বাজার করে নেই আজকে জানি তোর ভাই যে বড় ভাইয়ের কাছে যায় কিসের এত সলা পরামর্শ করে আমি জানি না তুমি বুঝো ওইখানে থাকো না হ্যাঁ থাকি তো তবে তোমার ছোট দেব আমাকে বলছে যে আমার অলংকার বিক্রি করবে <laughs> আমি বলছি দিব খবরদার আর যা করিস অলংকার বিক্রি করবি না কেন ও চাইলে দিব না আরে বোকা নাকি এই ছোট ছোট এই ছোট এই জায়গা কি করিস মেজবাবির ভাবির সাথে কি মেজবাবির ভাবির চোখ বাগদাসার মতো বড় ভাবির চোখ গোল গোল আর তোর চোখ ছোট কে চোখ যে মনের কথা বলে চোখ যে মনের কথা বলে যোগ যে মনের কথা বলে ওই কাশিম টাকা পাইছস আপনি বাড়ি যান আমি আসতেছি আরে এখানে একটু বসি না একটু আলাপ করা দরকার না এখানে না ওখানে দাঁড়িয়ে থেকে সব শুনে আরে জসিমের লোকে বসানোর আগে তোর লোক একটু আলাপ করার দরকার না ও তো একটা বেয়াদব আরে বউ আসলে তো মহলের আওয়াজ পাওয়া যায় সবসময় পাওয়া যায় না তার কাদাও সে জানে কি বাপের মাইয়ারে যে তোরে বিয়ে করাইলাম আর আপনি যান না আমি রাইতে আসবো Thank you. Boop, boop, boop, boop, boop, boop, boop. তুই সোজা হিসাবটা বুঝোস কেন টাকা লাগবে দেড় লাখ তুই দিবি পঞ্চাশ হাজার মেয়ে ভাই পঞ্চাশ হাজার আমি চল্লিশ হাজার কেন আপনি চল্লিশ হাজার দিবেন কেন আরে আমার এখনো দশ হাজার টাকার মাল আছে না আপনি না হুদাহুদি মিছে কথা কন আপনার দোকানে দশ হাজার টাকার মাল আছে পাগলে বিশ্বাস করবো নি আপনার দোকানে তো দুই হাজার টাকার মালও নাই দেবের মতো কথা বলবি না কানে গেলে এমন থাম যে কথা কইতেছিলাম আমি না হয় তোর ভাবির গয়নাগাটি বেশি পঞ্চাশ হাজার টাকা জোগাড় করে দিলাম কিন্তু জসিমের পর যে গয়না আছে তা দিয়ে কি পঞ্চাশ হাজার হইব যে যত টাকা দিব সে সেই হিসাব অনুযায়ী লাভ পাইবে তবে এসব কথাবার্তা আগে থেকে ঠিক হইতে হইব নাহলে দেখা যাবে যে পরে ভাই ভাইয়ের মাথা লাঠি ভাঙতেছে আমরা কি লাইটেল বংশের নাকি কি করলি তুই আমরা লাইটেল বংশ আমি দেখছি সব সময় তুই নিজের স্বার্থটাই দেখস হ্যাঁ আমি স্বার্থপর তো কি হিসে আপনারা করেন ব্যবসা যান আমি আপনাদের লগে নাই ঠান্ডা দেই এ হাসেম তোরা ভাই ভাই মিলে এরকম গন্ডগোল করলে এক লগে ব্যবসা করবি কেমনে হ্যাঁ? কাসেম আরে আমি কইছি আমি নাই কথা বলেন কেন কথা তো শেষ আচ্ছা আপনি নাই আপনি চলে যান আপনি যান গা এই ছোট বউ তোমার আবার আসে চুপ করো ফিরোজা চুপ কর তুই একটু থাম দেই কাশেম এই কইছিলাম কি এই তোর শ্বশুর কি তোরে হাসাহাসাই টাকা দিছে না তুই আমাগুলোকে ভাত মারছস দেখ পরে এই বউ গয়না বেছে না আমরা গুণাগারির মধ্যে পড়ি আমি কই কি তোর শ্বশুর তোকে যদি সত্য সত্যি টাকা দিয়ে থাকে তুই আমাকে দেখা হ্যাঁ আপনি টাকা দেখান চলো আবার আসে কর ঠিক আছে কাল সকালে আমি টাকা দেখা দিছি আমার শ্বশুর টাকা দেয় না মিশা কথা কইতেছি না পাঁচশো টাকার কড় কড়া নোট চল্লিশ হাজার টাকা আমি মিশা আমি না টাকা বসা বন্ধু তাহলে আমার টাকা কমে না আরে এত সিলা সিলি করতেছো কা বাড়িতে কি চল পড়ছে নাকি আরে সরো তো আমার টাকা পয়সা লয়ে গেছে আমি কি করব না আমার না আমার না ভাই আমার আমার না আমার না হয়েছে কি হয়েছে তোমার হ্যাঁ, হ্যাঁ কি হয়েছে কি হয়েছে তুমি শুয়ে থাকো তো মাথা ঘুরে গেছো টাকা কিসে এটা ওই মান্নাব চোরের কাম আমি আমি তো আমার মানে টাকা লয়ে গেছে মান্নাব চোরের কাছে সকালে যাও এখন একটু সকালে আমার টাকা কথা আমি কি দেখাবো আমি মুখ কেমন মিয়া আমি ওটা মিয়া মিয়া টাকা কি আছে আর তোমার কাছে যে টাকা আছে সেইটাই বা বলার কি আছে হ্যাঁ তিনবার মিলে গেছে দোকান দিব চিন্তা করছিলাম বড় বড় কথা বলছে আমি এখন মুখ দাম শোনো শোনো শোনো যদি টাকা নিয়ে যায় মানুষের কি করার থাকে শোনো ব্যবসা শুরুতে যখন এত বড় একটা বাধা হয়েছে গঞ্জে আর দোকান দিয়ে কাম নাই আমাকে এই দোকান অনেক ভালো আরে এই দোকানে পুঁজি দিনের ভিতরে ছিল সব টাকা পয়সা এখানে ছিল এক পয়সা আমি এই দোকান চালাম কেমন এখন কখন শোনো আমি বাবার কাছে কাইন দেখাইটা যেইভাবে হোক তোমার জন্য টাকা জোগাড় করুন চলো বিছানায় চলো চলো হ্যাঁ তুমি টাকা সরে রাখো নাই তো না বাবা বাবা কি রে মা তুই শুন বাবা বাবা শুনি জামাই কই আরে জামাই আসে নাই কেন আপনি এই টাকাটা রাখেন হ্যাঁ আপনার গো জামাই ঠিক করছে এই টাকা দিয়ে তিন ভাই মিলা গঞ্জে দোকান দিব তাই নাকি হ্যাঁ তাই আমি টাকাটা চুরি করে নিয়েছি হ্যাঁ শোনেন আমি যখন আবার কান্নাকাটি করুন আপনি টাকা দেবেন ঠিকই তবে ওই ছোট দোকানের জন্য এটা তুই আমার মাইয়া না